আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আমি ফ্রেন্ডের উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে দুবাই দুবাই সারজা কর্ণে সাগরপুর আজকাল রাতের রাতের দুবাই দেখানোর জন্য একটু শেয়ার করার জন্য আসলে আমি ভিডিও একটু করলাম ক্লিপটা একটু তৈরি করতেছি রাতের দুবাই দেখার জন্য আসলে দুবাই শহরটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা যারা আসলে এখানে দুবাইতে যারা আসতে চান সে ঘুরতে পারেন একটু দেখার জন্য তো যারাই ডুবাই আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ আসতে পারেন এখানে এসে ঢুকতে দেখে যেতে পারেন ডুবাইটা কীরকম আসলে অনেক সুন্দর দেখেন এটা হলো কর্নেশ আর এখানে সাইডটা আছে মার্কেট গাড়ি এখানে গাড়ি পারাপারও খুব সুন্দর একটা মনোরম পরিবেশে রাস্তা পারাপারের ক্রস আছে অনেক সুন্দর সেখানে ওয়েটিং করতে হয় এবং রাস্তা পার হতে হয় দেখেন এই হলো আপনার রাতের ডুবাই শহর তো বন্ধুরা এ পর্যন্তই আমি দেখাতে পারবো কারণ আমি আসলে এখানে ঘুরতে আসছি বেড়ানোর জন্য আসছি এখানে তো দেখি বেড়ানোর অবস্থায় কতটুকু বেড়াতে পারি আর কতদিন থাকতে পারি দেখি তো দেখেন দুবাই শহরটা আসলে অনেক কিন্তু সুন্দর দুবাই এই যেখানে দেখেন আমি হাঁটতেছি একেবারে সাগর পর আজকে আজকে অনেক শীত বাতাস বইতেছে সেই জন্য সে একটু জনসংখ্যা কম আসলে করোনার কারণে জনসংখ্যা একটু কম আর কি এখানে আনাগোনা কম একটু আর তারপরে তো আজকে শীত সেই জন্য আরও আনাগোনা নেই মানে লোকের ভিড় নেই এখানে এই হচ্ছে মার্কেট এখানে এই হচ্ছে খেজুর গাছ এখানে এখানে রাতের খেজুর গাছ সবই এখানে আছে এখানে রাখছে এই যে গাড়ি পার্কিং করে রাখছে যারা এখানে ঘুরতে আসে অনেকে গাড়ি নিয়ে আসে যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়ে আসে হ্যাঁ। আর পুরো রাস্তায় তাই লাইটিং লাইটিং লাইট আছে রাস্তায় অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আসলে এখানে দেখার মতো মানে तेरे को मैंने आज क्या कर दिया मालूम है तेरे को आज मेरे को यूट्यूब में डालना है तो पाकिस्तानी फौजी है ना तेरे को आज यूट्यूब में डाल देगा मैं ठीक है